ਸਾਰੇ ਤਾਰੇ ਤੋੜ ਲਿਆਵਾਂ ਤੇਰੇ ਕਦਮਾਂ 'ਚ ਰੱਖ ਦਿਆਂ ਮੈਂ ਇੱਕ ਵਾਰੀ ਸਾਡੇ ਕੋਲ ਤੂੰ ਆ ਜਾ ਹੋ ਨਾ ਮੰਗਾ ਤੇਰੇ ਕੋਲੋਂ ਮੈਂ ਹੰਝੂਆਂ ਵਿੱਚ ਡੋਬ ਨਾ ਸਾਨੂੰ ਆਪਣੀ ਅੱਖੀਆਂ 'ਚ ਰੱਖ ਲੈ ਵੇ ਤੇਰੇ চোখ লাগলো নেশা এগু ফরি না ফুরি দেখে হারাই গেল দিশা আমি ইকি জাতর দ্বিধার মাঝে ফরি গেলাম হেজানে খবর হেওয়া নিয়া দেওনায় মাথা ফুরা গেছে পাও হাই হিল দিয়া লোকে ওয়েস্টার্ন ফিডিয়া কার্লি ব্রাউন সুল সারিয়া যায় সামনে দি হাটিয়া তাইরে দেখতে লাগে ইয়াং বয়সী খালেদা জিয়া নিল মন চা হারিয়া খোরা লাগবো তাইরে বিয়া যাও যাও বেটেন বিকিয়া জিকাও কি তানা তাই সায় রাখমু রানী খড়ি মন প্রাসাদ নজর লাগতো নাই সারা দুনিয়া তাকি ইয়াগা খড়িয়া থাকবো প্রেম পারায় ট্রাই হরো কোনো Teri ba for number lo azai Amar mono dor semane ojon taire ami sai Zela koi mu ola shesh bo khali ami dekhar lai Traditional look e taire dekhte lagbo parbo ti Jodi tai sai ami devdash hoite razi Sare tare tol le amma tere kadam ch rakh de hame ek wari sade kol tu aa ja ho na manga tere kolo main hanjuon vich dob na sanu apni akhiyan ch rakh le চব্বিশে গাড়ি সালাই স্পিকার ও বিগ ব্যাং গাড়ি বড় ফাইন থাকে ভাই ব্রাদার সব গ্যাং মনিকা বেলুচি টাই বডি তোমার বিগ ব্যাং বাঙ্গালি ফুড়ি ফিনলে শাড়ি ফুড়া জিত ট্যাং ফুড়ি তুমি ট্রেন্ডি ফুড়া চকো মনে জলি পারর ফসিনা সাগর দেবতা পসিডন আমি তুমি মেডুসা হালকা চাবি একটু কারবি মুখো মোনালিসা হাসি গেছি ফাঁসি তাই প্রেম দর্শি কৃষ্ণের মতো বাসি তুমি চেলসি হইলে বাকি সব নাম্বার নাই জার্সি আমি হেজার ডইয়া তোমার বুকো বানাই মুলে গাছি আমি এডিক্টেড নাই জীবন নেও কোনো রকম ট্রাগো আমার মাথায় ঘুরে সেবলা দেখি তুমি তাকো রাগো শোনা নাগো রাখলে ইয়ানিয়া দিমু আশ মানুষ সান তুমি রাসেল বাইরে জিকাওয়ালা ফাই হতো হা হা ਤੇਰੇ ਕਦਮਾਂ 'ਚ ਰੱਖਦੇ ਆ ਮੈਂ ਇੱਕ ਵਾਰੀ ਸਾਡੇ ਕੋਲ ਤੂੰ ਆ ਜਾ ਹੋ ਨਾ ਮੰਗਾ ਤੇਰੇ ਕੋਲੋਂ ਮੈਂ ਹੰਝੂਆਂ ਵਿੱਚ ਡੋਬ ਨਾ ਸਾਨੂੰ ਆਪਣੀ ਅੱਖੀਆਂ 'ਚ ਰੱਖ ਲੈ